উমর ইবনুল খাত্তাব রাত থেকে বর্ণিত আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার প্রতিদান পাবে সে যা ইচ্ছা করেছে সে অনুযায়ী সুতরাং যে ব্যক্তি হিজরত করেছে পার্থিব সুবিধার জন্য বা যে মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত ছিল তার জন্যই তিনি হিজরত করেছিলেন